তুই শালা তুই তুই কুতিয়া না আমি মাদার হ্যাঁ মাদার তো আবেদ বাইরে তো মাঝে মাঝে উল্টা দেশে যায় আমরা একবার যাই দেখি চল কেমন লাগে হ্যাঁ চল বাপ রে বাপ কি জায়গা রে ভাই আমি উল্টা দেশে অনেকবার আইছি যে আমার সাথে চল আই মাদার চোখ আমি কি বাচ্চা বলা পান যে তোর সাথে যাব তো তোর জায়গায় তুই যা আমার জায়গায় আমি যাই হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ। বিপদে কিন্তু তোর পড়তে হবে না আমি পড়বো ঠিক আছে হ্যাঁ, বিপদে আমি আসতেছি আপনারে মাদার চোখ তো যাইবেন বেড়ায় মায়ের না খাইলে আজকে তুই তো যাইবেন নইছ উল্টা দেশের নিয়ম তো জানোস না মায়ের না খাইলে হইছে মাদার সুতে কয় যে আমি অন্যকে যাবো লাফিত অন্যকে কেরা যাবো আমি জানি না উল্টা দেশে কেউ করে মার খায় কত আমের বাড়ি যায় না আমের কেলা খাইতেছে খালি দেখিস তোর দরকার পড়বো একদিন আশেপাশে তো একটা মানুষও দেখি না দেখি তোলা যায় দেখি ই মাদার চোদ উল্টাই হয়ে রয়েছে কে আই মাদার চোদ হয়ে রয়েছে কে নাম নাম আব্বে ব্যান চোদ কে রে তুই তুই সারা তুই তোকে আমি বলছি যে আমার তোর দরকার পড়বো জানিস না তুই সেই জন্য তুই উল্টা দেশের নিয়ম জানিস না যে তেল আমি উল্টা দেশে বহুত দিন ধরে থাকি তুই আমাকে চিনস না ঠিক আছে ও শালার পথে আমার কি করছে জানা কি কইছে আমি ওখানে গাছে বসে হাওয়া খাইতেছি শালার পথে আমার কয় মাদার চো চতুরে বই কি করা উল্টা সুটকে শালা আমার তাই কয় ওই নিয়ম জানে না উল্টা দেশের নিয়ম তো সাথে নিয়ে ঘুর সাথে নিয়ে ঘুর শালা আমার মার আমার নিবু মার মার আমার ঘুরে না তুই আবার খাড়াই রইছা ওতে মাপসা আই মাফ করে দে মাফ করে দে মাফ করে দে কি ভালো ব্যবহার করছো এভাবে ব্যবহার করতে হয় লোকেদের সাথে অনেক ভালো লেগেছে তোমাকে আমি মাফ করে দিছি আর ভাই দ্বিতীয়বার আবার ভুল হয় না জানি ঠিক আছে ঠিক আছে আর তুমি ওর সাথে নিয়ে যাও ও কিছু জানে না ওকে শিখাও সাথে নিয়ে ওকে সব শিখিয়ে দিবে ওকে মাথা চুপ ভালো করে মাফ করে দিস বুঝছ বাহ কি সুন্দর ব্যবহার করছে ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে ঠিক আছে উল্টা দেশের নিয়ম জানে না কিছু ওকে নিয়ে শিখিয়ে দিবে সব ভালো করে চল আমাদের সাথে ভাই খারাপ না পাবেন না ঠিক আছে ভাই না ভাই ঠিক আছে খারাপ পাইলে পরে আবার করে দিবি কিন্তু শুন ভাই উল্টা দেশের নিয়ম তো জানাস না হ্যাঁ

ওই মাদারচোদ তুই উল্টা করে কমে যাস ওই চুতিয়া তুই যাস না আমি কলেজে গেতাছি মা আদারি ওই মগি বল আয় রে ভাই আই আই তাড়াতাড়ি আই মাইরা দিল রে ভাই শালাই যে কি বেজাল বাজাল ওই রে আইতাছি ওই শুনো শুনো মাদারচোদ কি হইছে রে এই সুতিয়াই আমি কলেজে গেতাছি না এই সুতিয়াই কয় যে আমি বলে উল্টা পাতলে কলেজে গেতাছি দাড়ি ও উল্টা পাতলে কলেজে আছে পরে আমি কইছি তুই উল্টা বাতিলা যাস তাই আমার মারা ওই মাদার চৌধ এটা জানাস না তুই উল্টা দেশ তোর আমি কইলাম যে তুই এনে বহই আমি পেট সাফ করে আসি তুই চলে আইসত নাকি হ্যাঁ গুড ব্যবহার গুড ব্যবহার মাপসা মাপসা মাদার চৌধ রটে মাপসা মাফ করে দিবি মাথা চোখ মাফ করে দিবি কইলাম আরে নে যা মাফ করে দিছি যা নে চল আমার সাথে তুই দেখ হ্যাঁ ভাই তুই তো অনেকবার ভুল করেছিস হ্যাঁ এইবার আর ভুল করবি না ঠিক আছে আমার সাথে আমার সাথে থাকবি ঠিক আছে ঠিক আছে তুই একটু ভাই দাঁড়া আসতে আমি একটু নদীর থেকে পানি খাই হ্যাঁ ঠিক আছে কোন কোনো ভুল করবি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, আমি এখানে বসলাম আসতেছি ঠিক আছে এখানে থাকবি কিন্তু হ্যাঁ। কত খুন ধরে এখানে বসে রয়েছি মাছ মারবার নিকে মাছ ধরে না ভাই বাবা আসমান থেকে আসলাম নদীতে মাছ মারতে এই না নদীতে তবু কেন মাছ ধরছে না বর্ষিতে ও বন্ধুরে তবু কেন মাছ ধরছে না বর্ষিতে <clears throat> আরে এই মাদার সুতে নদী থুয়ে টানে বসে ফেলাইছে গে ওই মাদার সুত তুই নদী থুয়ে টানে বসে ফেলাইছত কে ওই মাদার চোদ তুমি দেখতাছ তেনে আমি মাছ মারতাছি হালা মাদার চোদ তুই আমারে কস ঘুগনার মধ্যে মাছ মারবার নিকে হ্যাঁ মাদার চোদ ওই ওই মাদার চোদ ওই মাদার চোদ দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আমাকে এত যে মারতেছেন আমি দেখতেছি এখানে নদী আর এখানে বসি ফেলাইতেছেন ওই মাদার চো তুই আমার মাছ মারা দেখা আরস না শালা তুই আমার হুকনার মধ্যে বসি ফেলাবার কস আমি এনে যে বড় বড় বোয়াল মাছ পামু মাদার চো তুই আমার হুকনার মধ্যে মাছ মারার কস ওই মাদার চো তুই কোন গুণায় রে তুই যে এই এই এই দেশের তুই আদব কায়দায় বুঝস না আমি মাছ মারতাছি বড় বড় মাছ মারতাছি তুই এনে কর যে আমি বলে হুকনার মধ্যে মাছ মারতাছি ঠিক আছে ভাই দারান ভাই আমি আমার বন্ধুর সাথে বাক্তার দেশে থেকে এই দেশে আসছি ও এই দেশের নিয়ম কানুন কিচ্ছুই জানো না না না না না ইতিমধ্যে আমি দুই হানে মার খাইছি জানুন কি হেন তো তো তোর আদব কায়দা একবারে ঠিক না কেন একদম ব্যবহার আগের দুই জায়গায় মার খাইছি অনু তো আমি মাপ চাইছি সেই ট্রিকটা কাজে লাগাই দেখি কি হয় কি বাবস রে আয় মাদা চোত মাফ করে দিস মাফ করে দিস মাফ করে দে বরিয়া ব্যবহার বরিয়া ভাই বাহ তোমার ব্যবহার একদম আমি ধন্য হয়ে গেছি কে ঠিক আছে এন্না এসে ব্যবহার এন্না হ্যাঁ। ব্যবহার তুই এই দেশে এই ব্যবহার করবি এই ব্যবহার করলে তাই বেশি বেশি নাম পাইবি মাদার তুই এই দেশের নিয়মই এটা জানাস না তুই জানি জানি জানি এখন শিখছি মাদার চোখ মাফ করে দিস আসি আসি মাফ করে দিস হ বাইরে বল এ দেশে আর থাকা লাগবে না আমার কে আমি আমার নিজের দেশে যাব চল আমাকে নিয়ে চল চল তাহলে হ ভাই রে শান্তি রে ভাই আমাদের নিজের দেশ অন্ত শিক্ষা হয়েছিস হ্যাঁ তোকে নিয়ে গেছিলাম একদম কথা শুনোস না একদম একদম না ঠিক আছে তেলে ঠিক আছে বাড়িতে চল ঠিক আছে হে গাইস আমরা আবেদ ভাইকে দেখে আর কি দেখলাম যে সে উল্টা দেশে যায় আমরাও চেষ্টা করলাম একবার উল্টা দেশের তা দেখি উল্টা দেশে গিয়ে কিন্তু অনেক ভালো লাগে গাইস যেটা মার খাওয়া হয় যাই হোক গাইস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন আর বন্ধুদের কাছে একটি করে শেয়ার করে দিবেন আর ছোটখাটো একটি করে কমেন্ট করে দিবেন কিন্তু খুদা হাবিজ